হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা আমাদের যে ওভিএস রয়েছে এই ওভিএসের সেটিং করব যাতে করে আমরা ফুল রেজুলেশনে বা ফুল এইচডি ভিডিও আমরা রেকর্ড করতে পারি তো এর জন্য আমরা চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব প্রথমে আমাদেরকে এই কাজটি করার জন্য দুটি সেটিং ঠিক করতে হবে একটি হচ্ছে ভিডিওতে আর একটি হচ্ছে আউটপুটে তো আমরা প্রথমে ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যেয়ে দেখো যে এখানে যে বেস বা ক্যানভাস রেজুলেশন আছে সেটা হচ্ছে তোমরা সবসময় হাইটা দিয়ে রাখবা এটা আমরা হাইটা দিয়ে রাখছি যেটা হচ্ছে আমাদের ডিসপ্লে সাইজ এরপর আউটপুট স্কেল রেজুলেশন এটাও আমরা সেম দিয়ে রাখছি এরপর হচ্ছে এটি যেটি রয়েছে তোমাদেরকে ডাউন স্কেল ফিল্টার এটি কিন্তু ষোলো থাকবে ষোলো স্যাম্পল থাকবে এটা আমরা দিয়ে দিচ্ছি ছত্রিশ স্যাম্পলস তারপর এফপিএস যদি তোমরা গেম রেকর্ড করো সেক্ষেত্রে কিন্তু ষাট এফপিএস দিতে হবে এখানে কিন্তু তিরিশ অথবা উনত্রিশ দশমিক সাতানব্বই দিয়ে থাকে তো আমরা এটা সাইট করে নিব নেওয়ার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই করার পর তারপর আমরা চলে যাব আউটপুট অপশনে তো আমরা যখন আউটপুট অপশনে যাব তারপর এখানে কিন্তু স্ট্রিম স্ট্রিমিং থাকবে তো তোমার রেকর্ডিংয়ে চলে যাবে আর যদি এই অপশনগুলো তোমার না আসে তাহলে আউটপুট মোডতে এটা স্যাম্পল থেকে এটা থাকবে তো এটা তোমরা অ্যাডভান্সে করে নেবে তাহলে এরকম অপশনটা চলে আসবে তারপরে দেখো যে টাইপ তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিব আমরা এরপর রেকর্ডিং পাথ কোন জায়গায় তোমাদের ভিডিওটা রেকর্ড হবে তো সেইটাও দিতে হবে তো আমরা এটা দিয়ে দিছি এরপর হচ্ছে রেকর্ডিং ফরম্যাট তো এটা কিন্তু এফ এল ভি অথবা এম কে ভি থাকে এম কে ভি দেওয়া থাকে তো তোমরা এটাকে এমপি ফোর করে দেবে তো এমপি ফোর করলে দেখো যেখানে একটা ওয়ার্নিং দেয় যেটা হচ্ছে রেকর্ডিং সেভ টু তো এখানে যে ওয়ার্নিংটা দিছে এটা আসলে অনেক ক্ষেত্রেই কাজ করেন আর কি ওয়ার্নিংটা এমনি দিয়ে রাখছে তো আমার ক্ষেত্রে তো এরকম কিছু হয় নাই তো আমি এমপি ফোর দিছি এবং অডিও ট্রেক ওয়ান অ্যানকোডিংটা দেখো যে অ্যানকোডার তো এখানে অনেকগুলো অপশন থাকবে তোমরা কিন্তু যদি তোমাদের পিসিতে এনভিডিয়া এটা যেটা নিউ আছে এটা থাকে তাহলে এটা দেবে আর যদি না থাকে তাহলে এক্স টু সিক্স ফোর এটা দিয়ে দেবে তো আমরা এটি দিচ্ছি দেওয়ার পর এটি কিন্তু অনেক ভালো রেকর্ড করে এটি জিপিউর উপর বেস করে যাদের জিপিউ আছে তাদের কিন্তু এই অপশনটা থাকবে তোমরা এটা সিলেক্ট করে নিবা এরপর দেখো এগুলো এরকমই থাকবে এরপর হচ্ছে রেট কন্ট্রোলের দিয়ে সি কিউপি দেবে সি কিউপি আর তোমরা যদি just X two six four দাও তাহলে কিন্তু সিকিউপি পার্ট পাবে না সেক্ষেত্রে তোমাদের বিটরেট থাকবে তো যেরকম থাকবে তোমরা গুগল করে বিটরেটটা বসিয়ে নিতে পারো তো সিকিউপি দিলাম এরপর সিকিউ লেভেল আমরা দিছি সতেরো আর স্কেল যেটা আছে সে অটো এটা হচ্ছে কি ফ্রেম ইন্টারভাল এটা অটো দিয়ে রাখছি প্রিসেট এটা ম্যাক্স কোয়ালিটি তোমরা চাইলে কোয়ালিটিও দিতে পারো আর তোমাদের যদি লো অ্যান্ড পিচি হয় তাহলে ম্যাক্স পারফরমেন্সে দিতে পারো তো আমরা কোয়ালিটি অথবা ম্যাক্স কোয়ালিটি রাখতে পারি তো আমরা ম্যাক্স কোয়ালিটি রাখবো এরপর প্রোফাইল হাই থাকবে এগুলো এরকমই আর জিপিইউ জিরো থাকবে এবং ম্যাক্স বিফ্রেম টু দেওয়া থাকবে তো এটা যখন এরকম দেওয়া শেষ হবে তোমাদের তখন তোমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবে এরপর ওকে ক্লিক করে দেবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ফুল এইচডি সিক্সটি এফপিএসের রেকর্ডিংয়ের সেটিং তো তোমরা চাইলে এই সেটিংটি করে নিতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য